আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের যিনি আমাদেরকে এই জগতে আশরাফুল মখলুকাত হিসেবে এবং পেয়ারনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওম্মত হিসাবে প্রেরণ করেছে এই জন্য আরেকবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন আশা করি আল্লাহর অশিষ্ট হামতে সবাই ভালো আছেন এবং আল্লাহ আপনাদের আমাদের সকলকে হেফাজত করুক আমিন আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কোরবানি ঈদুল আজহার নামাজের পর হইতে আরম্ভ করিয়া বারোই জিলহজ আছর পর্যন্ত কোরবানি করার সময় এই সময় হইতে কোরবানি করা চলে যাহাদের প্রতি ফিতরা ওয়াজিব হয়েছে তাহাদেরই কোরবানি করিতে হয় বা তাহারাই কোরবানি করিতে পারে কোরবানির পশুর ক্ষেত্রে বলা হয়েছে গরু মহিষ হইলে কমপক্ষে তার বয়স হইতে হবে দুই বছর আর ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি হইলে কমপক্ষে বয়স হইতে হবে এক বছর নচেত কোরবানি বৈধ হবে না কোরবানি করার ক্ষেত্রে গরু বা মহিষ দ্বারা একটি গরু বা মহিষ দ্বারা একই সঙ্গে উদ্ধপক্ষে বা সর্বোচ্চ সাতজন কোরবানি করিতে পারে বা শরিক হইয়া কোরবানি করিতে পারে ছাগল এবং ভেড়া দুম্বা ইত্যাদি দ্বারা শুধুমাত্র একজন কোরবানি করিতে পারে এভাবে কোরবানি করিলে সেই কোরবানি বৈধ হবে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ইসলামের খেদমতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ আপনাদের আমাদের সকলকে হেফাজত করুক আমিন